এবং বান্দরবান স্কুলের শিক্ষক এবং ছাত্র আসলে মৎস্য মৎস্য বিভাগের জেলা কর্মকর্তা ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা উপস্থিত আসসালাম আলাইকুম